সুপ্রিয় দর্শক আজকে আমরা একটা ভিন্ন খবর কৃষি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসছি এবং অনেক গল্প শুনে রাজোর থেকে দোদারার লক্ষ্মীপুর গ্রামে এসেছি আমার এক ভাইয়ের সাথে কথা বলার জন্য সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমার নাম টুটুল বিশ্বাস ওয়ালাইকুম সালাম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান গ্রামের বাড়ি নরারকান্দি রাজৈর খান ফার্মেসি আমি একজন ওষুধ ব্যবসায়ী এই ধানটা আমি ভিয়েতনামের থেকে নিয়ে আসছি চীনা প্রজাতির ভিয়েতনামের থেকে নিয়ে আসছি এটা চীনা প্রজাতির ধান এর ধানের নাম চায়না ধান আচ্ছা কত ধান মানে কতটুকু ধান আনছেন এখানে এখানে দশ কেজি ধান আনছি আমি বিশ হিসাবে ধান কত মানে বিঘায় লাগানো হয়েছে বাউন্ন শতাংশের আড়াই বিঘা জমি লাগাইছে বাউন্ন শতাংশ আড়াই বিঘা জমিতে লাগাইছেন আচ্ছা এই ধান তো আর রাজুর উপজেলায় নাই বলে মনে হয় আমার হ্যাঁ আমার আমার জানা মতে এই রাজুর থানার কারো নাই আচ্ছা, এই ধান মানে হওয়ার পরে আপনাদের কি কৃষি জমি যে কৃষকদের মাঝে বিতরণ করবেন না এটা হওয়ার পর আমি বীজ বীজ হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করব সিস্টার দেখেন ভাই প্রতিটা শীষ দেখেন শীষ দেখেন এইটা শীষ দেখেন কেমন সরা কাটছে দেখেন এই যে এই যে হ্যাঁ এই যে শীষটা দেখেন এই যে শীষ এটা হলো চায়না না হ্যাঁ এই যে চায়না চায়না এটাই চায়না এটা কত দূর মানে জমি আপনার দেখান তো আড়াই বিঘা জমি বারো শতাংশের আড়াই বিঘা শুনছি আপনি তো আরেকটা ধানের কথা শুনলাম আপনার কাছে ব্ল্যাক রাইস একটু দূরে এই জমি এটা কতটুকু জায়গায় লাগাইছে এক শতাংশ জায়গার মতন মানে আপাতত পরীক্ষা পরীক্ষামূলক পরে আমরা আসলে আবার দেখতে পারবো হ্যাঁ, হ্যাঁ। লাল লাল আসছে এই ধানগুলা এটা কি মানে পাকার পাকার হ্যাঁ। পুষ্ট হইতেছে একটা অনেক ধান